কিন্তু সময় লাগবে এগুলো আসলে একটু সময় দিতে হবে টিস্যু এমনি ন্যাচারালি অর্গানিক্যালি ইয়ে হয় না রিকভারি হয় না একটা রিকভারি হয় আপনার যত মাসল ফাইবার যে আমি বললাম না ছিঁড়ে গেছে হ্যাঁ হ্যাঁ ফাইবার ছিঁড়ে গেলে কিন্তু এটা আপনার আঠারো মিনিট থেকে আট ঘন্টার মধ্যে জোড়া লেগে যায় আচ্ছা আচ্ছা সমস্যা হচ্ছে একটা একটার সাথে জোড়া লাগতে পারে সোজা জোড়া না লাগিয়ে ক্রস হয়ে লাগবে জোড়া লাগালে নতুন করে গ্রো করে রাইট হ্যাঁ মানে আপনার ক্রস হয়ে লাগবে হ্যাঁ হ্যাঁ যেটা যেটা থেকে শিখছে ওই ওই সোজা সোজা লাগবে না আচ্ছা। তখন সার্কুলেশন হয় না ঠিকভাবে দেন আস্তে আস্তে আস্তে মাস্কুলার মাস্কুলার স্টিফ হয়ে যায় এটা বড় একটা কারণ তাই বলবো aquela que